쫓아다고 주죠. 애기가 얼마나 잘해놓은 딸이다. 그치겠다고. 무슨 따끔, 아? 무슨 따끔. 네. 네. 질서 তো করবো না পেন গ্রাফ দিয়ে তো যাচ্ছি আর মিস্টার সামন্ত মজরে তাকে টেলিফোন করে পারি মু চেষ্টা বি করছি আপন না তুই তো কহ সে আমার কথা রাখি বল আপনাদের হাত দেওয়া পাই তুই তো আমাকে মনা করছ কেবে না মিস্টার সামন্ত পাখে কিছু মেথর কাম দেলা বলে মনে আর সে গোটে অলগা কথা রাখছ Sebab tak setia aku fikir itu nak. Saya kusuk কল নচকা ৰিজন মানুহক অসন্মান কৰি কথা কয় তেখেতে মোক নিশ্চয় ৰিপৰ্ট কৰিবি ৰিপৰ্ট কৰিব How can you? any 하고 나오라고 했어요. 너무 지금까지다. 아멘. 그 주변이 사만의 숫자가 되었구나. dio. 그들이 너무 스피다스 피다 못 받아들여. 우리가 다. 나 그거 다 만들자. on the road. ahí por todo ¿qué que te Vamos a ver se acabaron ସରି ମୋର ଟିକେ ଘରେ ନାହିଁ ବୋଲି ମିଛ କହିପାରିଲି ମିଷ୍ଟର ଚୋ କାହିଁକି ନା ତାଙ୍କ ମା କହୁଥିଲା ତେବେ ତମମାନେ କିଛି ବ୍ୟସ୍ତ ହେବା ଦରକାର ନାହିଁ ସବୁ ଠିକ ସବୁ ଠିକ କୋଉଟା ଠିକ ସେ ପିଲା ତା ଘରକୁ ଯିବେ ଏଠାରୁ Ahora sí. ଆପଣଙ୍କ ଜାଣିବା ନିହାତି ଦରକାର ଶୁଣନ୍ତୁ ଆପଣଙ୍କ ମହୁ ବାକ୍ସ ଆସିଯାଇଛି ଆପଣ ଟିକେ ସୁବିଧା କରି ଶୀଘ୍ର ଆସି ଏଠୁ ନେଇଗଲେ ଭଲ ହୁଅନ୍ତା ନହେଲେ ମାଟିଆ ପିମ୍ପୁଡ଼ିକୁ ଦାଉକୁ ତାକୁ ଆଉ ରଖି ହବନି ଆଉ ଚଢ଼େଇ ତିନିଟା ଚଢ଼େଇ ଚଢ଼େଇ ତିନିଟା ପଞ୍ଜୁରୀ out. Orvela, what I say by seven to the Catarella. I must have You must keep your promise. কোন পচেন মেরাজ পচন চো তুমি তুই যাই লক্ষ্য কর ও কমিটমেন্ট আছে ମାନେ ମୋର ଜାଣିବା କଥା ପଚାରିବା କଥା ହଉଛି ଏଇଟା ଗୋଟେ ଯେ ତମେମାନେ ସବୁ ଶିକ୍ଷିତ ପିଲା ହେଇକି ପାଠଶାଠ ପଢିକିରି ଏମିତି ଦେଶଦ୍ରୋହୀ କଣ ପାଇଁ ସାଜ ଏଇଟା ମୋର ପ୍ରଥମ ଆଉ ପ୍ରଧାନ ପ୍ରଶ୍ନ ଆପଣ ଯୋଉଟା ଦେଶଦ୍ରୋହ କହୁଛନ୍ତି ସେଇଟା ଆମ ଆଖିରେ ଦେଶପ୍ରେମ ଓହୋ ତମେ ଆଉ ଗୋଟେ ଗାନ୍ଧୀ ପାଇଁ ଯଦି ତମମାନେ ଭାବୁଛ ଶାସନରେ କିଛି ପ୍ରଶାସନ କରିଦେଇକି ତା ତାକୁ ନିର୍ମାଣ କର ଶାସନ বিনোদন সংগ্রামী মানে দোকানদার পুলিশ হবে তাই তোমার শত্রু